তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বিষম দায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বিষম দায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বিষমদায় দায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পরে গেছি বিষমদায় দায় বসে থাকলে তুমি মিরাজে খ্যান যাই নবী আরে নবীর ভিতর থাকলে তুমি দিদার পেল কোন ছবি এই মানুষেতে থাকলে বিষম আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষম দায় সরের চাপে পড়ে দয়াল হারাম হারাম হালাল কত খাই ওরে এই সুরতে থাকলে তুমি তুমিও তো খাইছো তাই আমি সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খাই কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বিষন্দায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বিসন্দায় আমি চুরি করে ধরা খেলে দয়াল আমার মুখে লাগাই সুনকালি কি দয়াল গো আমি যদি চুরি করি কলঙ্ক তো তোমার আমার মুখে চুনকালি দয়াল আমাকে সেই পথেই চালাও যেন আমার মুখে চুনকালি না লাগে হ্যাঁ আমি চুরুকের ধরা খেলে মুখে লাগাই চুনকালি আল্লাহ তুমি রক্ষ করো এই কথা কত বলি আমি চুরি করে ভয় খাচ্ছ কোন লজ্জায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষম দায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষম দায় আরে হাসান বলে ঘুরবি পথে যারে আমি সামনে পাই ওরে সেই তো আমার পরম বন্ধু ওই চরণে শির লুটাই হাসান বলে ঘুরবি পদে দয়াল গোচারে আমি সামনে পাই আজরাইল সাই আল্লাহ তোমায় এই আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষম দায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষম দায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষম দায় বিষম আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষম দায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষম ওই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া আমি পরে গেছি বিষম দায়